আমার নাম মোহাম্মদ সমর আলী শেখ আমার পিতার নাম মাইনুদ্দিন শেখ আমার দাদার নাম গোহর আলী শেখ আমার শাসত্ব ভাই লেগতে আমার এই জমিন থইয়া আমার বাড়ির থেকে আমার শাসত্ব ভাইয়ে তুচ্ছ করছে আমার গাছ গাছ লেছিন অনেক সম্পূর্ণ কাটিয়ে নিয়েছে গা নেহাইরা আমার এক ঘরের মধ্যে আটকায়া আমার দুই ভাইয়ের আটকায়া আমার হাতে টিপ টুপ নিছে নেহারা করছে যদি ওরা কেউ লোক কস মাইরা বাসায় দেন তাহলে আমরা ছোটো মানুষ বুঝতে পারছি না আবার না পাই এমন করলে আমরা বাড়ি ঘর সাইরা দূর দূর গেছি গা আমার নামে পাঁচ ছ চারটা কেস করছে আমার বাহের নামে বিয়ের আছে তিরিশ পঁয়ত্রিশটা কোন লেন্ডি গাছ আছে বড় বড় সব কাটতে আছে কাটতে ভারী টেজারটা আম করে উড়াই দেয়া টেজারটা বাড়ি ঘর কাটতে নিছে গা মাটি গভীর চালছে এবার এমন সন্ত্রাসী তার আপন ভাই সেরও মারিয়া লাইছে তার ছোটো ভাই আছে মজিবর ওরও বাড়ির থেকে তুচ্ছ করছে তার ওই বাইল বাইশটা যা আছে আর হেরাও জায়গা সম্পদ পা হ্যাঁ বাড়িতে আইতে জান না সব হেয়াল্লা বুক করে খাইতেছে আমার পরে কিছু টিয়া পয়সা দিতেই জায়গা তোমার আমি টেয়া দিতাম না আমি কিনে লাগছি তোমার আমার টেয়া দিব লাগে আর হুমকি হুমকি দেয় হ্যাম করবো টেন হবো এটা করবো এটা করবো এরপর পরে আমি থানার মধ্যে ডিটি করছি একটা লেগতের বিরুদ্ধে এই যে আমার হুমকি দেয় মারাবো আমার নামে মামলা করছি মারার কেসে আমি হ্যাঁ মারি আইয়া পরে মনে করো না আঙ্গ বসে তার কেস করলাম পারগা তার নামে এই মামলা করে তার ব্যবসা মামলা করা সমস্যা আমার জমিনও আমি জমিনটা বিক্রি করে দেওয়ার পরে দিয়েই তারা আমার কাছে চাঁদা দিতেছে তারা তুমি বিক্রি করে দিছ মিন্টুর কাছে আমার পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে কারা কারা এটা যে লেখত পরে নুরানি আমার জমি বাড়ি করতেছে আমি কইলে আমার কথা শুনে না আমার দাউদে মারি দিবার চা দাউলে দৌড়ায় নিবার চা আচ্ছা, আচ্ছা। ছালাম তুই নদী হে পেরেছ তুই এখানে জমি নিতে পারবি তো যে কুয়ায় মাইরে ফেলাম নদীর ওই পারে কোন পাশে থাকেন আমি কালীবাড়ি চর থাকি কালীবাড়ি চর হ্যাঁ যে এটা আমার প্রত্যেক বিটা এটা আমার বাবার সম্পত্তি সুরজ আলী এই জায়গাটা তো আপনার নাম কি সালাম সালাম সাহেবের এটা তো আপনারা জানেন হ্যাঁ তার বাপদাদার সম্পত্তি সালাম সাহেবের বাপদাদার সম্পত্তি সম্পত্তি কোন সিজনে বেচছে তারা বেচছে এখন তো আপনি কাছে চাঁদা চাইতেছে স্যার এটা ঠিকই হ্যাঁ চাঁদা চাই আমরাও মন করুন সালাম ভাইয়ের কাছ থেকে জায়গা রাখছি জায়গা লয়েও মন করুন হ্যাঁ লেখত মন্ত্রী গেছে আট ফুট লটকা হামলা করে চান্দা চা মারধর করে মন করুন লাডি লুটি লয়ে যা ঘটনাটা কি এই যে দেখেন এটা খেতা ছিল এই যে হ্যাঁ সাদা বাস করে লাডি বালডি লয়ে আয়া দৌড়াই আয় যে এটাই ফাঁকার খুঁজছে এমন আচ্ছা। সমান খেতা ছিল এমন মনে করুন এই যে আঙ্গর বাড়ি যে এই যে আঙ্গর বাড়ির মধ্যে মনে করুন সাইনবোর্ড টাঙ্গা আয়া আচ্ছা। কয়ে তু দিতে হা দেও আচ্ছা, আচ্ছা। নালে তুঙ্গরে উড়ায়া দেন তারে টাকা দিলাম না এলে গে হ্যাং করে নাটকা রাস্তার মধ্যে নাটকা নাটকা সরকারি কারেন্ট সরকারি কারেন্ট হয় হতার কেলে আমরা সাদা দিলাম না এত দিতে হাসা অবদা তার লগে টাইন নামছিলাম পরে আবার ফলে বিদ্যু আনছি এটার মধ্যে হ্যাঙ্গর সাদা চাইছি আমরা সাদা দেই না দেখে আঙ্গুর সাথে মামলা চলতেছে জমিলে এনে সাইনবোর্ড টাঙ্গা আঙ্গুর অত্যাচার করে এনতে হেনতে লাইটটি আনে মানে ঘুমটা আনে মনে বিদেশি টাকা আসছিল সেই টাকাগুলো নলে গেছে যে হারো লয়ে গেছে লেকত মন্ত্রী আর সুতি এটা অবশ্য সত্য কারণ আমরা কারেন্ট আনার সময় অনেক চাঁদা চাইছে কে হ্যাঁ লেগতে লেগতে হ্যাঁ কারেন্ট খুঁটিতে ভাঙে নিব গা বাই তু দে লাল বাতি জ্বলবো বাতি জ্বলবার না এই যে এই আমার বাড়ি ঘর আসছি বাড়ি ঘর ভাঙ্গা দিচ্ছে পাকার খুঁজে এই যে অনেক অত্যাচার সালামের বাপে জমি কিনছে লোগা আপনার সতেরো আলী মুন্সির কাছ থেকে পাওয়ার পরে নব্বই ডিগ্রি পাইছে ওয়াহিদ আলী এই ডিগ্রি কাগজ আছে ডিগ্রি মূলে তারা কাছে বিক্রি করছে তারা মেয়া সালাম বিক্রি করছে তারা কাছে তারা মেয়া বিক্রি করছে আমার বাপ নুরুল ইসলামের কাছে আমাকে প্রাণহানি হুমকি দিছে কাছে আমার মায়ের দোল করবো এটা করবো সেটা করবো পরে আমি পলাইছিলাম পলাই পরে থাকার পরে পরে বলতো একটা জিটি করে রাখো আপনার একটা জিটি করেন দু একজন পরামর্শ দিল আমি জিটি করলাম যেটি করার আমি যেটি করছি সকাল সন্ধ্যা এগারোটা থেকে সন্ধ্যার সময় শুনি সে সাইনবোর্ড নিয়ে সাইনবোর্ড মারতে গেছিল আর বাই ভাই ছেলে এরা ঘর কোবাইছে ভাঙচুর করছে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না সে লগে রয়েছে যে আমি কারেন্ট নামায়াম সে লগে থাকে এরা পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমার কাছে দুই লাখ টাকা নিছে কারেন্টের ব্যাপারে দুই লাখ টাকা নেহেরা চাঁদা নেহেরা যে কারেন্ট আনছে আইনা দেওয়ার পরে দুই বছর পরে আবার সে টাকা দাবি করতে টাকাটা দিলে হ্যাঁ লাইন কেটে দেবো পরে আমরা কী করো আমরা নিরুপায় কার কাছে বিচার পাই না তখন আমরা মিটার আবারও সেখানে জমা দিছি জমা দিয়ে আবার পল্লী বিদ্যুৎ নামানোর চেষ্টা করতেছি সে ওই গায়েরা হুমকি সুমকি দিতেছে তারা তার না নামাইলে সে আবার এই আমাদেরকে মারধর করবো চাঁদা হারা তো চাঁদা চাইতে আছে একা লোক কালীবাড়ি চড়তাই মানে হেরা তো বই দায়িত্ব আছে তুমি এই কালীবাড়ি চর থেকে হেরিয়া জমি বিচার চাঁদা দিতে হবে আচ্ছা আচ্ছা এই কথা বলতেছে এটা কারা লেকত লেকত আচ্ছা আপনার পিতার নাম আচ্ছা আপনি এলাকার একজন প্রবীণ স্থানীয় লোক হ্যাঁ। আচ্ছা এই যে জমি নিয়ে যে সমস্যাটা হয়েছে যে জমিটা যিনি কিনেছেন তিনি লিখে নিতে পারছেন না এবং এটা দখল দিচ্ছে না চাঁদার জন্য এই বিষয়ে কি কিছু বলবেন হ্যাঁ। আমরা যে শুনলাম চাঁদা চাচ্ছে এটা কি সত্য কিনা সত্য ধন্যবাদ কারা চাঁদা চাচ্ছে কারা যাচ্ছে লেখক আর তার সঙ্গে আরো অনেক কিছু লোক আছে ছেলেরা আছে মানে জমি বিক্রয় করার পরে চাঁদা চাচ্ছে

ওনারা এরাই আমরা যা আমার না থাকলে আমার আমার জমি নাই আমি বেচতে করি ফাজিল না অন্যের জমি আপনি বিক্রি করতে পারেন আরে অন্য কথা জি বিক্রি করে আমার জেল আমি আরে বেড়া বোন বেসলে আমি খেতাম তুই তো ভাই কাটবো আমরা করলে করবে করবে করবে কিন্তু যদি মিন্টুর বা সারা জমি নেতা হয় বাজার সারা গেলে তখন রাখিব চরম বিচার হবে ওখানে চরম বিচার হবে চরম বিচার কি সালামের ভূত কি রাখতে হবে ভাত খেলবাম না না আপনার খেলতে হবে না ওটা আইনই তো খেলবে আইনে না আইন সামনে সালামের ভূত কিটা আজকে বাস খেলবাম যে সমস্ত কাগজ কলকাতা থেকে বেরোয়েছে সেটা কি মিথ্যা আমি সালাম রে মিললে যে সালামে ব্যস্ত না কে কুত্তা বাচ্চা আমি সালামের ব্যবসার করি আমি লাগাতে চেয়েছে শুন যদি না হয় পরে এটা এরকম বিষয় কি ভুটকিটা খেলবার চালবাম আরো নেওয়া তো পরিচয় অনেক পরিচয় আছে দারুকা পুলিশে আমরা খরচ দিই না দারুকা পুলিশে এরকম দারুকা পুলিশ আমার ভাগ্যে দেরি কথা কথা গান ভিক্ষা চাই আমার কাছে মাছ চাই আনতে দারুকা ছাড়িয়ে থাকা ব্যাংকে করছেন দারুকা আরে আরে তোর মা কামাই তোর মা পেন্টিরিসি কান্তির ভূত তুই আরেকদিন খাতো দাস ওরে দাস খালি কান্তির ভূত তোর ঠ্যাং দিয়ে করে খাবাম অনেক সম্মান দিছি তুই রাম মামলত না তুই রাম মা শিক্ষিত না সেটা করে মানুষ মুখ কথা তুই শিক্ষিত কথা তুই গানটা খুব এক গানটা খুব মিশতে তুই তুই রেকর্ডিং কর তুই যে দিয়ে থাক ও ঠেন তুই যাই তুই যাই দে তুই হইয়া এবারে হইয়া যা ফাঁস সিরিজ আমি জেলকে বইতাম জেলকে তাবলিক করা আমার পরিবার খাও ওরা জেল তাবলিক আছে আমি তো টুবলা লোক করতেছি আগে তো যাই মসির বলো জেল যাই গিয়া মানে না করছে লোকজনে কোথায় ওরা করে লই কিন্তু যদি তুই তুই জমিন না হাস তোর খবর আছে আরে মার বাপ তোর মধ্যে লাগে না আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আর কি লেখক যে কতটুকু খারাপ সে আপনারা যদি গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাদের বাড়ি চাষ করতে পারেন এমন শত শত জালদুলি তার কাছে আছে সে মানুষের কাছে জাল এর কাছে সাইন কাছে সে শত শত জাল দলিল আছে জাল দলিল দেখা মানুষের প্রতারণা করে সে কোনো কিছু বলতে গেলে মামলা মেরে দেয় একজনের কাছে মুগি গেলে মেরে নিজে মামলা করে দেয় তার পুলিশের মাধ্যমে দিয়ে ডিবি পুলিশের মাধ্যমে দিয়ে আপনারা ঘর চাষ করেন তাহলে ওর আসল চেহারা আপনারা পাইবেন